গ্রামের সহজ সরল ছেলে সবুজ দুই ভাইয়ের পরিবার নিয়ে জীবনযাপন করে সবুজ পিতামাতা নাই ভাই অটো রিক্সা চালায় আর সবুজ এবার মাস্টার্স পাশ করছে পড়াশোনার পাশাপাশি যেমন ভাইকে সহযোগিতা করত তেমনি এখনও চাকরির পাশাপাশি ভাইকে সহযোগিতা করে বাড়ির কাজে অপরদিকে মালিয়া নামের মেয়েটি আদরের ধনী ঘরের দুলালী হঠাৎ একদিন সবুজের সাথে দেখা সবুজ তাড়াহুড়ো করে কাজে যাওয়ার সময় সবুজের সাথে মালিয়ার ধাক্কা লাগে ধাক্কা লাগলে সবুজ এর চশমাটি পড়ে যায় সবুজ ঝাপসা চোখে চশমাটি খুঁজতে থাকে এদিকে মালিয়া তাকে ছোট লোক ভিখারি বলে গালি দেয় পরক্ষণে সবুজ চশমাটি তুলে তাদেরকে ছেড়ে দেয় না বরং তাদের মুখের উপর কড়া জবাব দিয়ে দেয় আপা আমি ভিখারি না আমি চোখে একটু ঝাপসা দেখি আর আপনারা তো চোখে ভালো দেখেন তাহলে কিভাবে আমার সাথে আপনাদের ধাক্কা লাগলো আমি খ্যাত না আসলে এটা ঠিক আমি আপনাদের মতো বড় লোক না but Me, an unemployed boy with a master's degree in English, I is going to work in a hurry. So maybe you are in a mail Got it? I am not a stupid. You understand? The burden of an educated society. My parents very poor. There are no money and connection of high level people because I don't know if there will be a government আর প্রাইভেট জব এই বলে সবুজ সেখান থেকে চলে যায় পরক্ষণে আজও কাজে যাওয়ার সময় সবুজের সাথে মালিহার দেখা কিন্তু সবুজ ওই দিনের অপমানের কথা ভুলতে পারেনি তাই তো সবুজ তাকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল এই যে শুনুন আপনি আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছেন কেন আমাকে দেখেও না দেখার ভান করে কেন অন্যদিকে হাঁটা শুরু করলেন সবুজ তখন বলল না মানে আমার মতো ছোট লোক আপনাদের সাথে কথা বলার আমার কোনো অধিকার নাই মানিয়া তখন বলল সরি আমার ওই দিন এত রিয়াক্ট করা উচিত হয়নি সরি সরি সরি এবার হয়তো আমাকে ক্ষমা করে দেন সবুজ তখন মালিয়ার জোড়াজোড়ি দেখে বলল ঠিক আছে আমি এখন যাব আমার কাজ আছে মালিয়া তখন বলল আপনি মনে হয় আমাকে ক্ষমা করে দিতে পারেননি তখন সবুজ রেগে গিয়ে বলল না আমি আপনাকে সত্যি ক্ষমা করে দিয়েছি মালিয়া তখন বলল যদি সত্যি ক্ষমা করে দিয়ে থাকেন তাহলে একটা কথা রাখবেন সৌজল বলেন মালিয়া তখন বলল আপনার নাম্বারটা দেন যদি ক্ষমা করে দিয়ে থাকেন তাহলে নাম্বার দিবেন আর ক্ষমা না করলে নাম্বার দেন না সবুজ তখন বলল আহ কি বিপদ বললাম তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি তারপরও কেন বিরক্ত করছেন বলুন তো মালিয়া তখন বলল তাহলে আপনি মনে হয় আমাকে ক্ষমা করে দিতে পারেননি সবুজ তখন ইনিয়ে বিনিয়ে বলল আচ্ছা ঠিক আছে দেন দেন আপনার ফোনটা দেন আমি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি আর শোনেন কাজের সময়ে কিন্তু আমাকে ফোন দিবেন না এভাবে ফোন নাম্বারটি নেওয়ার পরে মালিয়া এবং সবুজের একটি ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তারা একসাথে ঘোরাঘুরি এবং বিভিন্ন পার্কে আড্ডা দিতে থাকে হঠাৎ একদিন মালিয়া সবুজকে বলল সবুজ একটা কথা বলি সবুজ তখন বলল বলো মালিয়া তখন বলল আমার না বাসা থেকে বিয়ের জন্য প্যারা দিচ্ছে চলো না আমরা বিয়ে করি সবুজ তখন বলল পাগল নাকি মালিয়া বলল কেন সবুজ তখন বলল দেখো আমার সামান্য ইনকামের টাকা দিয়ে সংসার চলে আমি এখন তোমাকে বিবাহ করলে খাওয়াবো কি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা হলে নিশ্চয় করব। অবশ্য কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি সুযোগ হলে জানাবো অবশ্যই তুমি একটু ধৈর্য ধরো মালিয়া তখন বলল শোনো আমার বাড়ির যে অবস্থা আমার যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে তখন কিন্তু কিছু বলতে পারবো না সবুজ তখন নিরুপায় হয়ে বলল এখন আমার কিছুই করার নেই কারণ আমি বেকার কথাটি বলে মালিয়া কাঁদতে কাঁদতে চলে যায় হঠাৎই কিছুদিন পর মালিহার ভাই মালিয়াকে বিয়ে দেয় ভাই আমার আদর খুব ছোট বোন ঠিক আছে আমি আপনার হাতে তুলে দিলাম আপনি একটু দিকে শুনে রাখেন কোনো কষ্ট টষ্ট দিয়েন না আমি এ পর্যন্ত কোনো কষ্ট দিই নাই ছোট থেকে বড় করছি কোনো কষ্ট দিই নাই অন্য একটি ছেলের হাতে মালিয়াকে তুলে দেয় এদিকে সবুজ ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ দিতে থাকে কিন্তু মালিয়ার কোনো উত্তর আসে না এভাবেই চলে যায় কয়েকটি দিন একদিন মালিয়া ও তার স্বামী বাড়ির পাশে হাঁটাহাঁটি করছিল তার স্বামী তাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি বাসার ভিতরে যাও আমি একটু বাইরে চায়ের দোকানে গেলাম এই বলে তার স্বামী চলে গেল অপর দিক সবুজ তাদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল চোখে চোখ পড়তেই মালিয়া কেমন জানি চমকে উঠল সবুজ তাকে জিজ্ঞেস করলো কেমন আছে মালিহা মালিয়া উত্তর দিল আল্লাহ তালার অসীম কৃপায় তোমার চেয়ে ভালো আছি সবুজ বলল আমার সে ভালো আছো বাক্যটির অর্থ ঠিক বুঝলাম না ইদানিং জ্ঞান গরিমা তলানিতে এসে ঠেকেছে মালিয়া তখন বলল না বোঝার কি আছে আমি তো বাংলায় বলেছি অন্য কোনো ভাষায় বলিনি এমনকি বর্তমান সময়ের দুর্বৃদ্ধ কবিতার চিত্রকল্পেও ভাষা ব্যবহার করেনি আশ্রয় নেয়নি কোনো উপমার তাহলে না বোঝার কি আছে সবুজ তখন বলল অমন করে খুঁচাচ্ছ কেন কতদিন পর তোমার সাথে হঠাৎ দেখা ভালো মন্দ বলবে কিছু তা না মালিয়া তখন বলল তুমি এখানে কেন এসেছো নতুন কোনো স্বজনদের জাল বুনতে সেটা বলো সবুজ তখন বলল আমি কোনো দুর্বিসন্ধি নিয়ে আসেনি বিশ্বাস করো মালিয়া তখন হেসে উঠে বলল বিশ্বাস তোমাকে যে পুরুষ চোখে চোখ রেখে কথা বলতে পারে না যে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সত্য উচ্চারণ করতে পারে না তাকে তো আমি বিশ্বাস করতে পারি না তুমি চলে যাও সবুজ তুমি চলে যাও বাবার বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছি আমাকে শান্তি মতো থাকতে দাও আমার শেষ ক্ষতিটা করো না সবুজ তখন বলল আমারও তো দুই চারটি কথা বলার ছিল আমি তো মন উজাড় করে ভালোবেসেছিলাম তোমাকে বিনিময়ে আজ আমার এই পরিণতি মালিহা তখন বলল তোমার ভালোবাসা কর্পূরে ধোয়ার মতো উড়ে গেছে কি হয়েছে সেটা বলো আসলে আমার বান্ধবী এবং আমার আত্মীয় স্বজনরা ঠিকই বলতো গরিবের ভালোবাসা শুধু টাকা পয়সার জন্য তারা ধনী মেয়ের বাবার টাকা পয়সার লোভে প্রেম ভালোবাসায় লিপ্ত হয় তুমি চলে যাও সবুজ শ্রাবণ আসলে আবার ঝামেলা পাকিয়ে ফেলবে আমার শোকের ঘরে কাল বৈশাখীর ঝড় নেমে আসবে সবুজ তখন বলল তোমার সম্পর্কেও সকল ইতিবৃন্দ তুমি কি ভুলে গেছো ভুলে গেছো কৃষ্ণচূড়ার কাছে ধরছিল লাল টুকটুকে ফুল বসন্ত বাতাসে অনেকবার উড়িয়েছি দুজনার মন মালিয়া তখন বলল আমাকে মোটেও হাসাবার চেষ্টা করবে না আন্তিক সম্পর্ক এবং প্রেম কাকে বলে তুমি জানো না প্রেমের সংজ্ঞা তুমি দিতে পারবে পারবে না জানি ফালতু কথা বলা বা শোনার সময় আমার নাই তখন সবুজ তাকে বলল তোমার কি মনে হয় আমি কিছুই জানি না তোমার কি মনে হয় আমার সাধনা নিষ্ফল আসলে আমি আমার পরিবারের বন্ধনে হাত পা বেড়ি বাঁধা ছিল মালিয়া তখন হাসি দিল হাসির রেশ থামিয়ে ইংরেজিতে মাস্টার্স শেষ করা একজন ছেলে কিছুই জানবে না বুঝবে না আমি তো বলছি না অনেক বিষয় জানা আর মানুষের মন পাঠ করা তো এক বিষয় না কিন্তু তোমাকে ঘিরেও আমার ইতিহাসটা এখন বড় বেদনা বিধুর তুমি চলে যাও সবুজ আমার জীবনের জটিলতা তুমি বুঝবে না ইট পাথরের দেয়ালে বন্ধু জীবন যাপন বড়ই নির্মম বড়ই বাস্তবতার লেবাসে আবৃত্ত ঠিক আছে মাহিলা আমি তোমার ক্ষতি চাইবো কেন আমি তোমার ক্ষতি চাই না আর তুমি আমাকে ভুলে সুখে থাকবা এটা তো আমার সুখ আসলে কি জানো মাহিলা তোমাকে বুঝতে চাওনি তোমাকে কখনো বুঝতে চাওনি আমি পরিস্থিতির শিকার আমি সংসারে একমাত্র হাল ওর বড় ভাই অসুস্থ তুমি একটা কথা বুঝতে চাওনি তুমি আমাকে ভুল বুঝে তুমি অন্য জায়গায় চলে গেছো ভালো করেছো আমার কোনো দুঃখ নেই তুমি সুখে থাকো আমি তোমার কখনো পথের বাধা হবো না আর সবুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আমি বেশি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি কিন্তু তুমি জানো না আমি কি কারণে তোমাকে কষ্ট দিয়েছি তুমি যদি হয়তো জানতে তাহলে যতটা কষ্ট আমি এখন পাইতেছি তার চেয়ে অধিক কষ্ট মনে হয় তুমি পাইতে মালিয়া আমার উপর তোমার সমস্ত আক্রোশ আমি না হয় তোমার চোখের খারাপই থাকলাম কিন্তু তুমি আমার পূজার অগ্র তুমি আমার মনের মণিকোঠায় এক অপার আনন্দলোকের রাজকন্যা সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমা আর কথা রাখতে পারেনি কারণ আমার ব্লাড ক্যান্সার ছিল হঠাৎ কবে নিস্তেজ হয়ে যাব সেদিন হয়তো তুমি আকাশবাণী তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলতেই পারবে কিন্তু আমি থাকবো না থাকবে শুধু তোমার ভালোবাসা